আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরা সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক আসিফ আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আজ পহলা নভেম্বর সোমবার বিশ্বের বৃহত্তর ফুলের বাগান দুবা মিরাকল গার্ডেন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পার্কে এবার একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফুল এবং একশো বিশ প্রজাতিরও বেশি প্রাকৃতিক গাছপালা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যায় যে সকল শিশুর বয়স তিন বছরের কম তাদের জন্য পার্কে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার টিকিটের প্রয়োজন হবে না বিশ্বের বৃহত্তর প্রাকৃতিক ফুলের বাগান মিরাকল গার্ডেনের প্রধান প্রবেশদ্বারে কার্টুন দ্বারা দর্শকদের স্বাগত জানানো হবে দুবাই মিরাকল গার্ডেন সপ্তাহের প্রতিদিনই সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে এদিকে আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য কোভিড উনিশের জরুরিভাবে ফাইজার বায়োটেকনিক ব্যবহারের অনুমোদন দিয়েছে মহাফের এক বিবৃতিতে জানা যায় এই পদক্ষেপটি ক্লিনিক্যাল স্টাডিজ ও কঠোর মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করেই করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদের দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমিরা সংবাদের স্টুডিও থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম